জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দূরে রাখে জঙ্গিবাদ থেকে দূরে রাখে সেই উদ্দেশ্যে সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঝিনাইদহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক বন্ধু শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের কর্মকর্তা খেলা শুরু হচ্ছে